কারণ শির করা মানে হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জুলুমের সাথে নিজেকে সম্পৃক্ত করে ফেলাম আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আমার বাবারা আমার ভাইরা বলেন তো দেখি দুনিয়ার সব চাইতে বড় জালেম কে এক জায়গায় প্রশ্ন করেছিলাম একজন কয় হুজুর বুশের বাচ্চা বুশ আরেকজন কয় জো বাইডেন আমি বললাম না আপনি ভালো করে পড়াশোনা করেন নাই এই দুনিয়ার সবচেয়ে বড় জালেম হলো যে আল্লাহর সঙ্গে শির করে কথা মোল্লার নয় কথাকার দেখেন সেইদিন লোকমান হাকিম এই জন্য তার ছেলেকে সর্বপ্রথম শির্ক নামক জুলুম থেকে সাবধান করতে গিয়ে তিনি বলেছেন কোরআনুল করিমের একত্রিশ নম্বর সুরা সুরা লোকমানের তেরো নম্বর আয়তে সেইদিন লোকমান হাকিমের ওসিয়ত রব্বুল আলমিন তুলে দিয়েছেন ওয়া قال لقمان لابنه وهو يعزه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم আল্লাহ তাআলা বলছেন স্মরণ করো যখন লোকমান তার ছেলেকে ওসিয়ত করতে গিয়ে বললেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সঙ্গে তুমি শিরক করো না ইন্না শিরকালা জুলমুন আজিম কারণ শির্ক হলো সবচাইতে বড় জুলুম তাহলে বলেন তো দুনিয়ার সবচাইতে বড় জুলুমের নাম কি আরেকটু জুড়ে বলেন দুনিয়ার সবচাইতে বড় জুলুমের নাম কি তাহলে আমরা এক নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম জালেম হলো তিন প্রকার এক নম্বর আল্লাহর উপর জুলুম করে যারা দুনিয়ার সবচাইতে বড় জালেম হলো আপনারা বলবেন হুজুর আমরা সোনাগাজিরি মানুষ এই এক নাম্বারের সাথে আমাদের কারো মিলে নাই দেখেন আমরা অনেকে ইমানের ঘোষণা দিয়ে ইমানের সঙ্গে আমরা শির্কের সংমিশ্রণ করে ফেলেছি ইমানটা হতে হবে শির্ক মুক্ত ইমানের মধ্যে শির্ক থাকা যাবে আমরা আজ ইমান আনার পরেও কথাবার্তা বলার সময় আমরা শিরকে নিমজ্জিত হয়ে যাচ্ছি আকিদার ক্ষেত্রে আমরা শির করে ফেলতেছি কর্মকাণ্ডের মাধ্যমে আমরা শির্ক করে ফেলতেছি আল্লাহ তালা বলছেন গুলাম তোমার ইমানকে তুমি শির্ক মুক্ত করে নাও যারা তাদের ইমানকে শির্ক মুক্ত করেছে শির্ক ছাড়া যারা খাঁটি ইমানদার হয়েছে তারাই হচ্ছে আল্লাহর কাছ থেকে হেদায়ত প্রাপ্ত বান্দা এই জন্য রব্বুল আলমিন কোরআনুল করিমের ছয় নম্বর সুরা সুরাতুল আনহামের বিরাশি নম্বর আয়তে বললেন আল্লাদিনা বিজুলমিন আল্লাহ তারা বলছেন ইমান আনার পরে ইমানের সঙ্গে সিরকের সংমিশ্রণ করেনি যারা ইমান আনার পরে ইমানের সঙ্গে জুলমের সংমিশ্রণ অর্থাৎ সিরিকের সংমিশ্রণ ঘটায়নি যারা আল্লাহর তরফ থেকে হেদায়াত প্রাপ্ত বান্দা হচ্ছে তারা তাহলে আমার আপনার ইমানের সঙ্গে শির থাকা যাবে নাকি কন কিন্তু আমরা তো এখন কোথায় কোথায় শির করি কাজে করবে শির করি আল্লাহ তালা সুরা ফাতিহায় আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবাদত করবা একমাত্র আল্লাহর চাইবাও একমাত্র আল্লাহর কাছে এই জন্য পাঁচ ভক্ত নামাজে আমরা সুরাতুল ফাতিহা তেলাওয়াতের সময় বলে ইয়া কানা ইয়া কানাস্তাইন আমরা কেবল তোমার এবাদত করি আর তোমার কাছেই চাই কিন্তু দেখা যায় নামাজ শেষ করার পরে জীবিত কিংবা মৃত মানুষের কাছে গিয়ে অথবা কবরের সামনে সাজদা দিয়ে অনেকেই দেখা যায় সাজদা দিয়ে দিয়ে চায় এই চিত্র আমার সোনার বাংলাদেশে নাই তা আপনি তো নামাজের ভেতরে বললেন আপনি আল্লাহর গুলামি করেন আল্লাহর কাছেই চান তাহলে কুইক কি ব্যাপার নামাজ থেকে বের হয়ে কার কাছে সন্তান চান সন্তান দেওয়ার মালিককে বলেন তাহলে আপনি কার কাছে গিয়ে সন্তান চান আজ আমরা বিভিন্ন জায়গায় জীবিত ব্যক্তির কাছে মৃত ব্যক্তির কাছে গিয়ে আমরা সন্তান চাইছি আজ আমরা মাজারের মধ্যে গিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে দিই দেখা যাচ্ছে মাজারের মধ্যে গিয়ে অনেকে সাজদা দিয়ে দিয়ে মাজারে শুয়ে থাকা লোকটার কাছে আর্থনাদ করছে আহাদারি করছে আছে না নাই আল্লাহর অলিদেরকে আমরা কলেজা দিয়ে মহব্বত করি কারণ এই বাংলাদেশে ইসলাম নামক নিয়ামত পেয়েছি আমরা আল্লাহর অলিদের মাধ্যমে আল্লাহর অলিদেরকে এই জন্য আমরা কলিজা থেকে মোহব্বত করি ভালোবাসি আমরা তাদের কবরের পাশ দিয়ে গেলে কবরও জেয়ারত করি আল্লাহর অলিদের কবর জেয়ারত করার মধ্যে কোনো খারাপ কিছু নাই কিন্তু আপনি আল্লাহর অলিদের কবরের পাশে গিয়ে সাজদায় মাথা নত করবেন এটা কোথায় পেয়েছেন এটা হারাম নাকি হালাল এটা মারাত্মক শির সাজদা দিতে হবে একজনকে তিনি কে আপনি সন্তান হয় না সন্তান গিয়ে মাজারে কেন চান আপনি মাজারের পাশ দিয়ে কবরের পাশ দিয়ে যাচ্ছেন জিয়ারত করে যান কোনো অসুবিধা কিন্তু আপনি এখানে গিয়ে সন্তান চান কেন টাকা দিতে মন চায় পয়সা দিতে মন চায় মাদ্রাসা কি চোখে পড়ে না মসজিদ কি চোখে পড়ে না বলেন যে এই লোক দুনিয়া থেকে চলে গিয়েছে তার কি টাকার কোনো দরকার আছে নাকি আরেকটু জুড়ে বলেন আমি কি কথা বাস্তব বলছি না অবাস্তব বলছি নিজের মা বাপের খোঁজ খবর নাও মা বাপ অসুস্থ চিকিৎসা করাও মা বাপ বুড়া মানুষ সেবা করো খেদমত করো সন্তানের জন্য মা বাবার চাইতে বড় পীর আর কেউ দুনিয়ায় হতে পারে না জান্নাত তো আমাদের ঘরের ভেতরেই রয়েছে ঘরের ভেতরে জান্নাত রেখে কোথায় আপনি জান্নাতের পেছনে দৌড়ান তলায় জান্নাত রেখে দিয়েছেন কে ওই মায়ের খেদমত করেন বাবার খেদমত করেন মাকে খাওয়ান বাবাকে খাওয়ান মা বাবাকে ভালো রাখেন চিকিৎসা করান তাদের খেদমত করেন মা বাবাকে সন্তুষ্ট করলে আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন কি ইমানের সঙ্গে শির্কের সংমিশ্রণ ঘটানো যাবে না শির্ক মুক্ত ইমান থাকা লাগবে আর শির্ক হচ্ছে এমন মারাত্মক জুলুম এই শির্ক করে করে তওবা ইস্তেকভার না করে ইমান না এনে দুনিয়া থেকে যাবে যারা বিনা হিসাবে জাহান্নামি হলো তারা কথাটা মোল্লার না কথাটা আল্লাহর রব্বুল আলমিন কোরআনুল করিমের পাঁচ নম্বর সুরাম সুরাতুল মা বাহাত্তর নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন النار وما للظالمين من আনসার আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন আর জাহান্নাম তার জন্য অবধারিত করে দিয়েছেন কে জালেমের জন্য কোনো সাহায্যকারী কিয়ামতের দিন থাকবে না তাহলে আমি বলেছিলাম জুলুম মোট কয় প্রকার জালেম মোট কয় প্রকার এক নম্বর আল্লাহর উপরে জুলুমকারী এবার বলেন তো আল্লাহর উপরে জুলুমকারী জালেম কারা আল্লাহর সঙ্গে শিরক করে এদের পরিণতি জান্নাত না জাহান্নাম বিনা হিসাবে জাহান্নামি তারা এরপরে আমি দুই নম্বরের জালেম বলেছিলাম যে নিজের উপর জুলুম করে আপনারা বলবেন হুজুর নিজের উপর মানুষ আবার জুলুম করে কেমনে আমাকে আপনাকে যার গোলামের জন্য পয়দা করা হয়েছে তিনি কি ওই আল্লাহ জীবন পরিচালনার জন্য কিছু বিধি নিষেধ দিয়েছেন আমরা কিভাবে দুনিয়ায় চলাফেরা করব কিভাবে জীবনযাপন করব হেদায়াতের গাইডলাইন সম্বলিত একটি কিতাব দিয়েছেন কিতাবের নাম আর একটু জুড়ে বলেন এই কোরআন অনুযায়ী আমরা যারা জীবন পরিচালনা করছি না আমরা যারা জীবন চলার পথে পদে পদে যারা আল্লাহর হুকুম অমান্য করছি লসটা কিন্তু আল্লাহর হচ্ছে না লসটা কার হচ্ছে আপনি মনে করেন না আল্লাহর এবাদত না করলে আল্লাহর বড় লস হয়ে যাবে আল্লাহকে সাজদা আপনি দিলে দেন না দিলে নাই আল্লাহর কোনো লস নাই আল্লাহকে সাজদা দিলে আপনার লাভ না দিলে লসটাও আপনার আপনি মনে করেছেন আল্লাহ আপনার আপনার কাছে দায়বদ্ধ ঠেকায় পড়ছে অনেক মানুষ তো ভাব খানায় এমন মনে করে ইসলাম আমার কাছে দায়বদ্ধ ইসলাম কারো কাছে দায়বদ্ধ নয় বরং আপনি আমি ইসলামের কাছে দায়বদ্ধ আপনি আমি ছাড়া ইসলামের কিছু আসে যায় না ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবেই থাকবে কিন্তু আপনি যদি ইসলামের সাথে না থাকেন কবর গ্রহণ করা দূরের কথা আল্লাহর জমিনের এক ইঞ্চি মাটি আপনাকে গ্রহণ করবে না এই তাকলা মুরা হলো বাস্তব প্রমাণ ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে তোর মতো পাগলা থাকবে না ইসলাম কারো কাছে দায়বদ্ধ নয় বরং তাম দুনিয়ার মানুষগুলো ইসলামের কাছে দায়বদ্ধ আপনি ইসলামের সাথে থাকলেই কি আর না থাকলেই কি কেউ কেউ খুব ভাবসাপ নেয় ওই দিন মাহফিলে গেলাম দেখলাম একজন আমার সামনে মাইক মাইকে বক্তব্য রাখতে গিয়ে বলতে চাই যুবকরা আমরা ছাড়া মাহফিলের আয়োজন করতে পারবা আমরাই তো টাকা পয়সা দিই আমি শুধু শুনলাম ভাবলাম দাঁড়াও একটু পড়ে না তোমার বুঝাই তোমার মতো মানুষ টাকা দিলেই কি না দিলেই কি এই মাদ্রাসাগুলো চলতেছে চলবে এগুলো আল্লাহর গায়েবী খাজানা থেকে চলবে ঠিক কি না বলে তোমার মতো কত গণ্ড মূর্খ সেই আবু জাহাল তার নাম আবু জাহাল ছিল না এই আবু জাহাল নাম দিয়েছেন কে তোমার মতো কত আবু জাহাল আল্লাহর দিনের সঙ্গে গাদ্দারি করে করে গাদ্দার হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে আর তোমার মতো গাদ্দার আর বাকপার বুঝি বাকি আছে রে তুমি থাকলে থাকো না থাকলে নাই ইসলাম ছিল ইসলাম আছে আল্লাহ তার কিছু স্পেশাল বান্দাদেরকে দিয়ে ইসলামের খেদমত করাবেন ঠিক কিনা বলেন কপাল পূর্বে আপনার আপনার কাছে ইসলাম দায়বদ্ধ নয় আপনি নিজেই ইসলামের কাছে দায়বদ্ধ ইসলাম বড় সেন্সিটিভ জায়গা কোরআন খুব সেন্সিটিভ এগুলো নিয়ে যা মন চায় তাই বলিয়েন না পাগলা বহুত পাগলামি করেছে এই পাগলা আলেমুল আমাদেরকে নিয়ে বহু আজে বাজে কথা বলেছে অশালীন ভাষায় গালিগালাজ করেছে তার একটা অডিও ফাঁস হওয়ার মাধ্যমে তার চরিত্র জাতির সামনে ফাঁস হয়ে গিয়েছে এই ঘরে ঘরে জ্বালাইয়া দরকার নাই আল কোরআনের আলো অন্তরে অন্তরে হৃদয়ে হৃদয়ে জ্বালো এটা আমার স্লোগান ঘরে ঘরে জ্বালাইয়া কি হয়েছে আল কোরআনের আলো জ্বালাই যেতে পারেন নাই মানুষ কোরআন শুদ্ধ করে এখনো পড়তেও পারে না আগে মানুষের অন্তরে কোরআনের আলো জ্বালান এই আলোকিত মানুষ দিয়ে পরিবারে ঘরে বাইরে সমাজে সব জায়গায় দেখবেন আলো জ্বলবে স্লোগান ঠিক করেন আগে আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলামের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে মানুষের অন্তরে অন্তরে জ্বালো সিস্টেম মতো আগাতে হবে আপনাকে সম্মানিত ভাইয়েরা তাহলে আমি বলছিলাম দুই নম্বরের জালেম কারা নিজের উপরে জুলুম করে তাহলে আমরা আল্লাহর আইন যখন অমান্য করি তখন আমরা নিজের উপর নিজে জুলুম করে বসি আপনি মনে করছেন আপনার সাজদার মুখাপেক্ষী আল্লাহ কখনো নয় আল্লাহ তালা দুনিয়ার কোনো মানুষের প্রতি মুখাপেক্ষী নন বরং তামাম দুনিয়ার সবাই কার মুখাপেক্ষী আপনি আমি তাসবি জপলে কি না জপলেই কি জিকির করলেই কি না করলেই কি আল্লাহ বলেছেন ইউসাব সাত আকাশ আর জমিনে যা কিছু আছে উচ্চ কণ্ঠে বলুন সবাই জিকির করছে কা এই দেখেন আমাদের চতুর্দিকে গাছ আছে গাছের পাতা নড়ে সন সন করে আওয়াজ হয় আপনি মনে করেন গাছ কেবল পাতা নড়ায় আর সন সন আওয়াজই করে আমার বাবারা আমার ভাইয়েরা গাছ এভাবে পাতা নড়িয়ে নড়িয়ে সন সন করে প্রতিনিয়ত জিকির করছে যার তিনি কে আপনি জিকির করলেই কি আর না করলেই কি করলে লাভ কার লস কার না করলে লস কার তাহলে ইসলাম আপনার কাছে ঠেকায় না বরং আপনি ইসলামের কাছে ঠেকায় আছেন আপনি যখন নামাজ ছেড়ে দেন তখন আপনি নিজের উপর নিজে জুলুম করে ফেলেন আপনি যখন মিথ্যা কথা বলে ফেলেন নিজের উপরে নিজে জুলুম করে ফেলেন আপনি যখন মানুষের গিবত করেন নিজের উপরেও জুলুম করেন যার গিবত করলেন তার উপরেও জুলুম করলেন আবার অনেকে সুদ খায় এই এলাকায় নাই আমাকে অনেক জায়গায় গেলে বলে হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করেন আমি বললাম এত ওয়াজ করে কি হবে যার মাথায় বিবেক আছে এই একটা হাদিস শুনলেই তো সুদ খাওয়া ছেড়ে দেওয়ার কথা নবীজি বলেছেন সুদের অনেকগুলো গুণা রয়েছে তার মধ্যে সর্বনিম্ন গুণা হলো আপন মায়ের সঙ্গে জেনা করা আর কি বলতাম তারে আর এর চেয়ে নিচের করতো আর কিছু হইতে পারে সুদ খায় যারা একেবারে আল্লাহ বলছেন সর্বনিম্ন গুণা সুদ খায় যারা মার সঙ্গে জিনা করে তারা বলে আয়াদুবিল্লা কথাটা শুনতেই তো খারাপ লাগে আর তারে কেমনি বুঝাইতাম আমি আর কোনো ওয়াজ লাগে বুঝলে বুঝলে ফাতা না বুঝলে ফাতা তার জন্য যে বুঝার সে এক কথাই বুঝে এই যে মানুষ যখন আল্লাহর বিধি গুলো অমান্য করে ফেলে সে নিজের উপর জুলুম করে নিজেকেই জাহান্নামি বানায় তবে নিজের উপরে বান্দা জুলুম করে নিজের উপরে বান্দা যখন জুলুম করে ফেলে বান্দা যদি তার জুলুমের জন্য গুনাহের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে সে যদি ফিরে আসতে চায় আল্লাহ একটি দরজা আল্লাহ একটি সিস্টেম খোলা রেখেছেন সেই সিস্টেমটার নাম তাওবা জুড়ে বলেন সিস্টেমটার নাম কি হ্যাঁ যুবক আর তরুণ ভাইয়েরা নিজের উপর জুলুম করতে করতে তো আমরা নিজেদেরকে কলুষিত বানিয়ে ফেলেছি আজ তো জানুয়ারি মাসের দুই তারিখ গত পরশু দিনও তো আমরা অনেকেই থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নামে কত অশ্লীলতা বেহায়াপনা আর বেলাল্লাপনায় মেতে উঠেছিলাম আর মনে রাখবেন আল্লাহর আইন যেখানে অমান্য করবেন সেখানেই কিন্তু গজব আসবে এই থার্টি ফার্স্ট নাইট এটা মুসলমানদের কালচার নয় এটা খ্রিস্টানদের কালচার এখন দু এটা ইংরেজি সাল নয় আপনারা খাতায় লিখেন দু ইং পোস্টারে আসেনি লেখা না হ্যাঁ, ইংলিশে এই ভুল করিয়েন না ইংরেজি সাল কে বলছে আপনাদেরকে হ্যাঁ দু হাজার বাইশটি ইংরেজি সাল নৌ এটা খ্রিস্টীয় এই জন্য লিখবেন দু হাজার বাইশ খ্রিস্টাব্দ যিশু খ্রিস্টের জন্মের বছরকে এক ধরে সেখান থেকে গণনা শুরু হতে হতে এক দুই তিন গুনতে গুনতে আজ দু সাল পর্যন্ত এসেছে আপনি ইতিহাস পড়েছেন এটা কিভাবে এসেছে এর পটভূমি জানেন আপনি ব্যাকগ্রাউন্ড জানেন জুলিয়ান ক্যালেন্ডারকে সংশোধন করে গ্যাগ্রিয়ান ক্যালেন্ডার তৈরি করা হয়েছে এবং খ্রিস্টান পোপ যখন গ্রেগ্রিয়ান ক্যালেন্ডারকে যখন জুলিয়ান ক্যালেন্ডারকে গ্রেগলিয়ান ক্যালেন্ডার হিসাবে সংশোধন করেন তখন থেকেই পোপের ঘোষণা অনুযায়ী এই থার্টি ফার্স্ট নাইট বা বর্ষপরণের অনুষ্ঠান তখন থেকে এটা শুরু হয়েছে আপনি যে করতেছেন নবীজি তো বলেছেন মান কৌমেন তাহু আমেন হোক যে অন্যদের কোনো কালচারকে ফলো করে অনুসরণ করে সে ওদের অন্তর্ভুক্ত হয়ে গেল নাউদুবিল্লাহ দালিক সুতরাং আমি দেখলাম যে বর্ষবরণের নামে আতসবাজি তারপর ফানুস উড়াইছে তারপর ফানুসগুলো দেখলাম অনেক বিল্ডিংয়ে পড়েছে ভয়াবহ আগুনও লেগেছে জানেন কিনা আপনারা বলেন তো দেখি এ কেমন মানুষ কোরআন হাদিসও তো লাগে না সব কিছু বুঝতে সব কিছু বুঝার জন্য কোরআন হাদিস লাগে না কিছু ক্ষেত্রে কমন সেন্স খাটালেই চলে দু হাজার একুশ সাল চলে গিয়েছে জীবনে কোনো দিন আর দু হাজার একুশ সাল আসবে নাকি আচ্ছা বলেন আমরা সবাই মরবো এটা তো নাস্তিকরাও বিশ্বাস করে না সবাই এটা বিশ্বাস করে মরতে হবে সবাই এটা বিশ্বাস করে কি করে না যেহেতু নাস্তিক আস্তিক সব মানুষ মরাই বিশ্বাস করে সবাই মারা যাবে এই কথা সবাই জানে আমার প্রশ্ন হলো একটি বছর চলে গেল আমার আপনার হায়াত থেকে সময়টা কমে গেল না বেড়ে গেল তাহলে সময় কমে গেল আমরা এই জন্য আনন্দ করার কথা নাকি পেছনের জীবন নিয়ে একটু হিসাব নিকাশ করার কথা ছিল পেছনের জীবন নিয়ে একটু চিন্তা ভাবনা করে ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে যেন ভুল না হয় সেই রকম সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল কিন্তু আমরা সেটা না করে আনন্দে আনন্দে মজায় মজায় আছি আমি ওই দিন রাতে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় ফিরতেছিলাম দেখলাম একটা বাসকে সুন্দর করে একটা বাসকে সুন্দর করে লাইটিং করে তারপরে ডিজে ডিজে কিছু মেয়ে কিছু ছেলেরা সেখানে উঠে গান বাজনা করতেছে আমি প্রথমে বুঝি নাই এক লোক আমাকে বলল আমি তেলের পাম্প থেকে তেল নিচ্ছিলাম গাড়িতে আমি বললাম ভাই এটা কি বিয়ের বাস যায় না কে কয় হুজুর জানেন না আমি বললাম না বারোটা এক মিনিট তো কিছুক্ষণ আগে হয়েছে সবাই মিলে মজা করতেছে আমি বললাম বাসের মধ্যে যদি মারা যায় মারা যেতে পারে কিনা অ্যাক্সিডেন্ট হতে পারে কিনা তো এই যে যুবক তরুণরা এত লাফালাফি করো এই অবস্থায় মরলে তোমার পরিণতি কি হবে সেটা কি চিন্তা করেছো নাকি মরতে তো সবাইকেই হবে আমরা এভাবে যখনই আল্লাহর আইন বিধানগুলো অমান্য করি তখন আমরা নিজেদের উপর জুলুম করে ফেলি এভাবে আমরা এত দিন ধরে গুণা করতে করতে যারা নফসটাকে কালো বানিয়ে ফেলেছি যারা গুনাহের সাগরে নিমজ্জিত হতে হতে অতল তলদেশ স্পর্শ করেছি অতল তলদেশ অবগাহন করে ফেলেছি যারা আমরা গুণা করতে করতে নিজেকে একেবারে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছি সবার পায়ে ধরে বলবো এই জুলুম থেকে বাঁচা আরেকটা রাস্তা আছে রাস্তার নাম তাওবা জোরে কোন রাস্তার নাম কি আল্লাহ বলেছেন বান্দারে নিজের উপরে জুলুম করে ফেলেছ তুমি তওবা করে আমার রহমতের আশা করে আমার রাস্তায় ফিরে এসো আল্লাহ তালা নবীজিকে জানানেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ তালা বলছেন "ও নবী আপনি আমার গোলামদেরকে জানিয়ে দেন যারা তাদের নিজেদের উপরে জুলুম করে ফেলেছে তারা যেন আমার রহমত থেকে নিরাশ হয়ে না যায় আমরা যদি আল্লাহর রহমতের আশা করে আমাদের গুণা আর পাপের জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তাওবা করি যে ব্যক্তি মন্দ কাজ করে ফেলবে আউ ইয়াজলিম নাফসাহু অথবা নিজের উপরে জুলুম করে ফেলবে অর্থাৎ গুণা করে করে নিজের জীবনকে যে বরবাদ করে ফেলবে আল্লাহ বলছেন এরপরে বান্দা যদি আল্লাহর কাছে তবা ইস্তেকভার করে ফেলে অন্যায় থেকে ফিরে আসে আল্লাহর পথে ফিরে আসে ইয়াজিদুল্লাহ গফুর রহিম আসে তার রবকে ক্ষমাশীল হিসাবে পেয়ে যাবে সুবাহান আল্লাহ এই জন্য আমার যুবক ভাইয়েরা তরুণ ভাইয়েরা হয়তো অনেক নামাজ ছেড়ে দিয়েছ হয়তো অনেক অন্যায় করে ফেলেছ মা বাবার সঙ্গে বেয়াদবি করে ফেলেছ হয়তো এডিক্টেড ছিলা হয়তো অনেক খারাপ খারাপ কাজ করে ফেলেছ আমার বাবারা হয়তো আপনারা অনেক জুলুম নিজের উপরে করে ফেলেছেন হয়তো অনেক অন্যায় করে ফেলেছেন আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিন তওবা করে জীবনটাকে সংশোধন করে আল্লাহর রাস্তায় আমরা জীবন পরিচালনা করব এই নিয়ত করে যদি তওবা করেন মাফ করে দিবেন কে হাদিসে কুৎসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া ইবনা আদম لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك আল্লাহ বললেন বান্দারে তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায় তোমার এই আকাশ সম পরিমাণ গুনাহ করার পরে তুমি যদি আমার কাছে তওবা করে মাফ চাও বান্দারে জেনে রেখো তোমার রব আকাশ সম পরিমাণ দয়া নিয়ে তোমার সামনে হাজির হয়ে তোমার আকাশ সম পরিমাণ গুনাহগুলো তিনি মাফ করে দিবেন আল্লাহ আরো বলেছেন ইয়া ইবনে আদম إنك لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة আল্লাহ বলেছেন বান্দারে তুমি যদি পৃথিবী সম পরিমাণ গোনা করে ফেলো পৃথিবী সম পরিমাণ গোনা করার পরে তুমি যদি তোমার এই গুনাহের ভেতরে শির করে না থাকো এরপরে তুমি যদি লজ্জিত হয়ে তওবা করো আমার কাছে আমিও পৃথিবীর সম পরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার গুণাগুলোকে আমি মাফ করে দেব তাহলে আমরা যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছি আমরা যদি আল্লাহর কাছে তওবা করে মাফ করে দিবেন কে আর তবা না করে দুনিয়া থেকে চলে গেলে শাস্তি দিবেন কে তাহলে দুই নম্বরের জালেমের পরিচয় জানলাম আল্লাহর উপরে জুলুম করে যারা আল্লাহর উপরে জুলুম করে যারা দুই নাম্বারের জালেম হলো দেখি একটু টেস্ট হয়ে যাক বলেন তো জালেম বলেছিলাম কয় প্রকার এক নাম্বার আল্লাহর উপর আল্লাহর সাথে শির করে যারা দুনিয়ার সবচেয়ে বড় জালেম তারা এই ধরনের জালেম দুনিয়ার চতুর কোনায় আছে না নাই একেবারে শর্ট কথা আল্লাহর সঙ্গে যারাই যেখানে শির করছে তারা এক নম্বরের জালেম হয়ে আল্লাহর উপরে জুলুম করছে দুই নম্বর হলো নিজের উপর জুলুম করে যারা জালেম হলো শেষ পয়েন্টে চলে আসছি শেষ পয়েন্টটা কিন্তু দুইটার চেয়ে একটু লম্বা আপনাদের কষ্ট হবে নাকি তিন নাম্বার পয়েন্টটা কি বলেছিলাম মানুষের উপরে এবং আল্লাহর সৃষ্টির উপরে জুলুম করে যারা তিন নাম্বারের জালেম হলো তারা এবার খুব ভালো করে শোনেন মানুষের উপর আমরা কেমনে জুলুম করি আমরা অনেক সময় মানুষের গিবত করি আছে না নাই এই যে আপনি যে ভাইটার গিবত করলেন তার উপরে আপনি জুলুম করে ফেললেন গিবতখুর মনে হয় এই এলাকায় নাই আছে মানে গিবতের চর্চা করতে করতে আমরা নিজেদেরকে এই রাস্তার লিডার বানায় ফেলছে আমি তো বলি যে বাংলাদেশে এই যে কোনায় কানায় গ্রামেগঞ্জের কোনায় কানায় চিপায় চাপায় যে চায়ের টং চায়ের দোকানগুলো আছে এগুলো বাংলাদেশের দুই নম্বর পার্লামেন্ট এটা সেকেন্ড পার্লামেন্ট এখানে চায়ের দোকানদার স্পিকারের ভূমিকায় থাকে আর চা খোররা সবাই সাংসদের ভূমিকা অবতীর্ণ হয় চা খায় আর মানুষের গিবত করে আছে না নাই এখানে গিবতের চর্চা কম হয় না বেশি হয় হক হচ্ছে দুই প্রকার একটা হাক্কুল্লাহ আল্লাহর হক আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ বান্দার হক ভালো করে বুঝাই দিই আপনাদেরকে কষ্ট হচ্ছে মনে করেন আপনি আল্লাহর এবাদত বন্দিগি করতে গিয়ে ভুল ত্রুটি করে ফেলেছেন এই হকটা কার সাথে সংশ্লিষ্ট এটা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিতেও পারেন নাও দিতে পারেন ইখতিয়ার কার কিন্তু দুই নম্বরের হক বান্দার হক যেটা এটাতে আল্লাহর কোনো হাত নাই বান্দা মাফ করবে না যতক্ষণ আল্লাহ আপনাকে মাফ করবে না ততক্ষণ হাক্কুল আইবার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই হাক্কুল আইবাদ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বান্দার কেউ যদি নষ্ট করে আর বান্দার কাছ থেকে মাফ না চাইয়া দুনিয়া থেকে চলে যায় বান্দা তাকে মাফ করবে না যতক্ষণ আল্লাহ মাফ করবে না এটা কিন্তু খুব মারাত্মক পর্যায়ের জুলুম মনে করেন আপনি গুণা করেছেন তারপর তৌবা করে ফেলেছেন যদি আল্লাহর হক নষ্ট করেন মাফ করে দিতে পারেন কে কিন্তু বান্দার হক নষ্ট করে তাওবা করলেও আল্লাহ তৌবা কবুল করবে না ততক্ষণ বান্দার হক বান্দার কাছে ফিরাইয়া দিবেন না যতক্ষণ অথবা বান্দার কাছ থেকে মাফ চাইবেন না যতক্ষণ ভালো করে বুঝেন তবা কবুল হওয়ার শর্ত মোট পাঁচটা বুঝে থাকলে পুরুষ মানুষের মতো বলেন কয়টা এক নাম্বার নিজে যে পাপি নিজে যে গুনাহগার এটা স্বীকার করা দুই নাম্বার পাপের জন্য লজ্জিত হওয়া তিন নাম্বার পাপের জন্য গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া চার নাম্বার এই গুণা আর করব না কার সঙ্গে ওয়াদা করা পাঁচ নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বার হলো বান্দার হক নষ্ট করলে বান্দার হক বান্দাকে ফিরাইয়া দেওয়া ফিরাইয়া দেওয়ার সামর্থ্য না থাকলে হাতে পায়ে ধরে মাফ বুঝছেন এই পাঁচটার কোনোটা বাদ দিলে কিন্তু তওবা কবুল হবে আহারে এক লোক মানুষের হক নষ্ট করেছে ক্ষমতা থাকায় মানুষের কাছ থেকে চাঁদাবাজি করেছে জায়গা জমি ঘর বাড়ি দখল করে নিয়েছি এটা আল্লাহর হক না বান্দার হক এরপরে এই লোকটা আবার হজেও যায় হজও করে আমি ওই জালেমকে বলবো মানুষের উপরে জুলুম করে হজে গিয়ে কাবা শরীফের ইমামের হাতে হাত রেখে তওবা করলেও তোর তওবা কবুল হবে না মানুষের হক মানুষকে ফিরাইয়া দে যার হক নষ্ট করেছিস তার হক তারে ফিরাইয়া দে ফিরাই দেওয়ার সামর্থ্য না থাকলে তার কাছে মাফ চেয়ে নে যতক্ষণ বান্দা মাফ না করবে আল্লাহ ওই গুলামকে ততক্ষণ মাফ করবে এই যে গিবত করলেন তার উপরে জুলুম করে ফেলেছেন আজ গিয়ে পায়ে ধরে মাফ চান তার দিলে যদি এটা থাকে কেয়ামতের দিন আপনি অসহায় হবেন নিঃস্ব হবেন একটু পরে ঘটনা শোনাবো হাদিস থেকে এরপরে আমরা কিভাবে মানুষের উপর জুলুম করি দেখেন আমরা অনেক সময় চুগলখুরি করি অবশ্য চুগলখুর এই সোনাগাজিতে একজনও নাই আছে মানে চুগলখুর আছে বলেই তো পরিবারে পরিবারে সমাজে সমাজে এলাকায় এলাকায় পরিবারে পরিবারে এত গেন্দাম লেগে আছে চুগলখোর যদি না থাকতো তাহলে তো এত গ্যাঞ্জাম থাকতো না তাহলে চুগলখোর যারা জালেম হলো তারা গিবতখোর যারা জালেম হলো শুরুতে বলছিলাম না আপনি খালি ভাবছেন যে মানুষ পিটায় আর মানুষ জেলখানায় ঢুকে হে জালে জালেমের অনেক পার্ট আছে এই যে গিবত করলেন তার উপর জুলুম করলেন এই যে আপনি চুগলখুরি করলেন আপনি তার উপর জুলুম করলেন আপনি যে গালিগালাজ করেন অশ্লীল ভাষায় মানুষকে গালিগালাজ করে এরকম আছে না নাই এই যে গালিগালাজ করে আবার অনেক মানুষ বলে আজ একটু ভালো লাগতেছে এর ইচ্ছা মতো গালি দিয়েছি বলেন তো উপরের দিকে থুতু মারলে কার উপরে পড়ে এই উদাহরণটা কেন দিলাম এই গালির ব্যাপারে নবীজির একটা হাদিস আমার মনে পড়লো নবীজি বলেছেন যখন কেউ তার আরেক ভাইকে গালি দেয় ওই গালিটা যে গালি দিয়েছে তার উপরে গিয়ে বর্তায় তাহলে গালি আপনি দিলে কার উপরে এটা পড়বে আপনার উপরে তাহলে এই যে আপনি মানুষকে গালি দিলেন এটাও জুলুম করলেন আবার আমরা অনেকে মানুষের নাম ব্যাঙ্গাই নাম বিকৃত করে ডাকি এরকম আছে না নাই মা বাপ খুব সুন্দর নাম রেখেছে জামাল উদ্দিন হে টিটকারি করে কয় কিরে জামাইল্লা আছে না নাই মা বাপ নাম রেখেছে আবুল কালাম কয় কিরে কালান্না আছে না নাই আল্লাহ সুরা হুজরাতে বলেছেন ওয়ালা তানাবাজু بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون আল্লাহ বলছেন খবরদার মানুষের নাম বিকৃত করে দেখো না এটা মারাত্মক অন্যায় যারা এই অন্যায় করবা আল্লাহর কাছে তারা জালেম হয়ে যাবা কথাটা কার আমরা অনেকে আছি মানুষকে নিয়ে উপহাস করি একটু মোটা কয় কিরে মটকা এই কথাটাও বলা তার উপরে জুলুম আল্লাহ বলেছেন ইয়া من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن আল্লাহ বলছেন এই ইমানদারেরা নারী হওয়ার পুরুষ হবে একজন আরেকজনকে ভৎসনা করো না টিটকারি করো না কিন্তু এই টিটকারি আমাদের মধ্যে আসে না নাই একটু মোটা কয় কিরে মোটকা একটু চিকন কয় কয় এবার সে কই কিরে চিকনা আবার দেখা যায় কেউ একটু বেকুব টাইপের লোক হলে কম বুঝে সহজ সরল এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই এই জন্য টিটকারি করে কয় কিরে আবুল এ মফিজ এগুলো আপনাদের গাছিতে নাই এই যে আপনি আপনার ভাইটাকে ভৎসনা করলেন তুচ্ছ করলেন তার উপরে জুলুম করে ফেললেন মনে মনে যদি কষ্ট পায় আর যদি সে আপনাকে মাফ না করে তাহলে কিন্তু আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে এই জন্য নবীজি বলেছেন খবরদার জবানকে কন্ট্রোল করো জবান দিয়ে মানুষের হক নষ্ট করো না দুইটা হাদিস দুইটা ঘটনা আমার মনে পড়ছে আমি কি বলবো আমরা অনেক সময় আশেপাশের লোককে জবান দিয়ে আঘাত করি জবান দিয়ে কষ্ট দিয়ে দিয়ে মানুষের উপর জুলুম করি এক দুইটা হাদিস দুইটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি ভালো করে শুনেন নবীজি সাহাবিদেরকে নিয়ে বসে আছেন এমন সময় এক মহিলার লাশ যাচ্ছে সাহাবিরা বললেন গো আল্লাহর নবী এই মহিলা বড় নামাজ ছিল ইবাদত গুজার ছিল কিন্তু মহিলার জবান তার প্রতিবেশীকে কষ্ট দিত এই মহিলা তার জবান দিয়ে মানুষকে কটু কথা বলতো তুচ্ছ তাচ্ছিল্য করত নবীজি বললেন যত ইবাদত গুজারি হোক না কেন আল্লাহর জাহান্নাম ছাড়া তার আর কোনো উপায় থাকবে না এরপরে আরেকটা লাশ সামনে দিয়ে গেল সাবিরা বললেন নবী গ মহিলা খুব একটা বেশি ইবাদত গুজারি ছিল না কিন্তু মহিলার জবানটা ভালো ছিল কোনোদিন এই জবান দিয়ে মানুষকে আঘাত করি নাই তুচ্ছতাচ্ছিল্য করে নাই জবানের হক নষ্ট করে নাই মিথ্যা বলে নাই এই জবান দিয়ে কোনোদিন মানুষের গিবত চুগল করি করে নাই এই জবান কোনোদিন কোনো মানুষকে কষ্ট দেয় নাই নবীজি বললেন অসুবিধা নাই ইবাদত গিয়ে একটু কম করছে অসুবিধা নাই এই যে জবানটাকে ঠিক রাখছে এইটা এসে ব্যাকআপ দিবে আর এই ব্যাকআপের কারণে মহিলা জান্নাতি হয়ে যাবে তাহলে এই জবান দিয়ে আমরা মানুষকে কখনো আঘাত করব কাউকে গালিগালাজ করব গিবত করব। চুগলখুরি করব। আমরা মানুষের নাম গায়ে ডাকবো মানুষকে আমরা তুচ্ছ করে কথা বলবো দেখেন আমি মানুষের উপরে জুলুমের কথা কি বলতাম আপনি তো আপনার পরিবারের উপর জুলুম করে বসেছেন আপনি বাপ্পা হয়ে নিজের সন্তানের উপর জুলুম করে আপনি জালেম হয়ে আছেন আপনি বলবেন হুজুর এটা কেমন কথা কইলেন আপনি এই যে আপনার সন্তান আপনাকে দিয়েছেন আপনার সন্তান আপনাকে দিয়েছেন কি এই সন্তানের কিছু হক আছে কিনা এই সন্তানের হক আদায় করে না যারা জালেম মা বাবা তারা সন্তানের হক আছে কয়টা এটাও মা বাপ জানে না এই সন্তান দুনিয়াতে আসলো তার অনেক হক আছে তাকে গুসল দেওয়া ডান কানে আজান বাম কানে কামত দিবেন সুন্দর নাম রাখবেন একটা সুন্দর নাম অত রাখেন নাই এক জায়গায় গেলাম এক বাপ তার ছেলেকে এনে পরিচয় করে দিয়েছে হুজুর আমার ছেলে মিন্টু আরেকজন কই হুজুর আমার ছেলে বল্টু পিন্টু আমি বললাম নাম কি আর পান নাই আপনি যে নাম রেখেছেন বল্টু কোন সময় নাট রাখবেন আল্লাহ ভালো জানে এরকম নাম আছে না ভাই আরে বাপরে বাপ নামের কি বাহার কি জাতের নাম রাখে নাম রাখছে সাগর নাম রাখছে আকাশ এখানে সাগর আকাশ কেউ থাকলে রাগ করো না আবার সাগর আর আকাশ নাম রেখে হুজুরের কাছে এনে বলে হুজুর দোয়া করেন ছেলেটারে হাফেজ বানাবো কোনোদিন কি শুনছেন নাকি কোনো হুজুরের নাম হাফেজ মাওলানা সাগর আহমেদ হাফেজ মাওলানা আকাশ আহমেদ এরকম কোন হুজুরের নাম দুনিয়াতে আছে নাকি এই দেখেন এখানে যত হুজুরের নাম আছে এখানে যত হুজুরের নাম আছে খুব সুন্দর আব্দুর রহমান আল্লাহ আকবর ইন্না আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে দুইটা নাম বেশি প্রিয় একটি হচ্ছে আব্দুল্লাহ আর একটি হচ্ছে আব্দুর রহমান দেখছেন হুজুরের নামটা সুন্দর বলে হুজুর মাওলানা হয়েছেন এই দেখেন আরেক হুজুরের নাম আহসানুল্লাহ কি সুন্দর নাম এরপরে দেখেন আরেক হুজুরের নাম আব্দুল হালিম হালিমে টাকার নাম খুব সুন্দর নাম জিয়াউদ্দিন বিন আহসান আমার নাম হাসিবুর রহমান তাহলে দেখেন তো আরও বাংলাদেশে যত হুজুর বা বিশ্বের কোনো হুজুরের নাম সাগর আকাশ আছে নাকি কি জাতের নাম এগুলা রাখছেন আর একজন তো ছেলের নাম রাখছে তুফান সাগর নদীতে রাখলো সাগর আর নদী আল্লাহ যদি এই লোকটারে আরো